মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরীর ষোলো নং ওয়ার্ডের চুনা ফ্যাক্টরির পার্শ্বে পালের পাড়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ আফজাল হোসেন সরকার রিপন সহ সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ রইজ উদ্দিন ষোল নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বাংলা